এত বড় দুনিয়া তুমি হারালে কোথা নিশোয়ে আমি ডুবে আছি শূন্যতা এত বড় দুনিয়া তুমি হারালে কোথা নিশো শূন্যতা আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে কাঁদলে যে বড় হালকা লাগে তোমার খবর জানতে ইচ্ছে করে তুমি আছো আমার পুরো ভাগে এত বড় শূন্যতা এত বড় দুনিয়া তুমি হারালে কোথা বিশ্ব

কোথায় নিশোয়ে আমি ডুবে আছি শূন্যতা